হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের জন্য আরেকটি কনভারসেশন নিয়ে এসেছি ওয়াও এখন আমরা ডেইলি ইংলিশ কিছু কনভারসেশন প্র্যাকটিস করব যেন আমাদের ইংলিশের স্কিল আরও বাড়ে এবং আরও হাইট হয় ওয়াও সো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন হ্যালো হাউ ইজ এভরিথিং আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিচুয়েশনে পড়ি আমাদের কিন্তু সিচুয়েশনে কিছু ইংলিশ কনভারসেশন স্পিক করতে হয় বলতে হয় well so hello how is everything আপনাকে কেউ আস করলো বা আপনি কাউকে বললেন যে hello how is everything suppose আপনার অনেকদিন পর কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো তখন কিন্তু আপনি এই কনভারসেশনটা ইউজ করতে পারেন hello how is everything hello how is everything then আপনি উত্তরে কি বলতে পারেন আপনি বলতে পারেন ফাইন থ্যাংকস about you আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকে বলতে পারেন fine thanks how about you সেই উত্তরে বলবে জাস্ট ফাইন হোয়াটস নিউ আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে বলতে পারে যে জাস্ট ফাইন হোয়াটস নিউ নতুন কি ওয়েল আপনি তখন উত্তরে বলতে পারেন nothing much nothing much well আমি আবারও পড়ে শোনাচ্ছি hello how is everything hello how is everything আপনি বলতে পারেন fine thanks how about you fine thanks how about you then just fine what's new nothing much what's new nothing much এই যে কনভারসেশনটা আপনারা দেখতে পেলেন এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিচুয়েশনে পড়ি সো ওই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু এই কথাগুলো ইউজ করে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি স্কুলে মিটিংয়ে দেন বিভিন্ন সিচুয়েশনে কোচিংয়ে ইভেন স্টুডেন্ট স্যারকে বা মানে ইংলিশ আমাদের সব ধরনের সিচুয়েশন অনেক কাজে লাগে এই যে ইংলিশ কনভারসেশনগুলো আমি বোর্ডে লিখলাম আপনারা দেখলেন এগুলো অবশ্যই নোট করে রাখবেন এবং বিভিন্ন ধরনের সিচুয়েশনে আপনারা এগুলো কাজে লাগাতে পারেন well thank you very much for watching this video I hope you found it useful as always if you like the video don't forget to like or leave a comment I am always happy to see your comments till then take care আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ see you in next video